আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক দশই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আরও একটা ভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিরোধী দলের কাতারে এই মুহূর্তে কোথাও না কোথাও আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসি যেন অবস্থান করছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন পিটার হাসকে কেন্দ্র করে কারণ পিটার হাসদের যে অ্যাক্টিভিটিস সেটাতে অনেকটাই চটে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগ আর এর মাঝখানে গতকালকে ঢাকার শাহিনবাগে বিএনপির একজন নিখোঁজ নেতার বাসায় গিয়ে মায়ের ডাক নামক যে সংগঠনের মানে ডাকে তিনি সাড়া দিয়ে সেইখানে গেছেন এইটা নিয়েও আবার সমালোচনা করেছেন আমাদের বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান সাহেব তিনি বলছেন যে মায়ের ডাকের পক্ষে তিনি সেইখানে গেছেন মায়ের কান্নার কথা তিনি শোনেন নাই এক পক্ষের কথা শুনলেন আরেক পক্ষের কথা শুনলেন না এর মাঝখানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে গতকালকে যেই ঘটনা ঘটেছে সেটাতে ওবায়দুল কাদের সাহেব সহ অনেকেই রিয়েকশন দিয়েছেন তবে এই সকল বিষয়ের পরে মার্কিন রাষ্ট্রদূত মুখ খুলেছেন তিনি নিরাপত্তাজনিত উদ্বেগে ভুগছেন এটা একটা বিশাল বিষয় বা একটা মজারি বিষয় যে আমেরিকার রাষ্ট্রদূত তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আর শুধু নিরাপত্তাহীনতায় ভুগা তিনি স্টেটমেন্ট দেননি তিনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রী doctor A K M Abdul মোমেনের সাথে সাক্ষাৎও করেছেন সেইখানে তিনি তার অভিযোগগুলো দিয়েছেন যদিও ডক্টর মোমেন সাহেব আবার তা ওনাকে কাউন্টার করছেন এখানে ভিন্ন রকম একটা অ্যাক্টিভিটিস তৈরি হয়েছে দর্শক শাহিনবাগে গিয়ে যে পরিস্থিতিতে তিনি পড়েছেন এই নিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বৈঠক শেষ না করেই বের হয়ে যাওয়ার পরে গতকালকে সন্ধ্যায় আব্দুল মোমেন সাহেবের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে আপনার এই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাক্ষাৎ করেছেন তো আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি সাংবাদিকদেরকে বিষয়টা সম্পর্কে আপনার এই বিষয়টা সামনে আনছেন তিনি বলছেন যে মার্কিন রাষ্ট্রদূত জরুরি ভিত্তিতে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে তিনি বললেন যে তিনি এক বাসায় গিয়েছিলেন আর সেইখানে যখন গিয়েছেন তখন কিন্তু বাইরে বহু লোক ছিল তারা ওনাকে কিছু বলতে চাচ্ছিলেন ওনার সিকিউরিটিরা সিকিউরিটির লোকেরা ওনাকে তাড়াতাড়ি সেইখান থেকে চলে যেতে বলেন তারা বলেন যে মানে সিকিউরিটির লোকেরা পিটার হাসকে বলছিল ওরা আপনার গাড়ি ব্লক করে দেবে সেই নিরাপত্তা অনিশ্চয়তা থেকে তিনি তখন তাড়াতাড়ি সেইখান থেকে চলে গেছেন এবং এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন তো পররাষ্ট্রমন্ত্রী আবার পিটার হাসকে বলছে যে আপনার নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের আপনার উপর বা আপনার লোকের উপর কেউ আক্রমণ করেছে কিনা তখন পিটার হাস আবার বলছে যে না আক্রমণ করে নাই তবে উনি বললেন যে ওনার গাড়িতে হয়তো দাগ লেগেছে তবে এটা শিওর না আমি বললাম আপনার লোকদের নিরাপত্তা আমরা দেব আপনি যদি অধিকতর নিরাপত্তা চান তাহলে বাংলাদেশ সরকার সেটা দেবে এখন প্রশ্ন করছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে আপনি যে ওইখানে গেছেন এই তথ্যটা লিক হলো কিভাবে নাম্বার ওয়ান নাম্বার টু পররাষ্ট্রমন্ত্রী বলছেন আপনি যে সেইখানে যাবেন সেই প্রটোকলের বিষয়টা সরকারের কাছে জানা নেই আপনি নিজে গেছেন এখন যেহেতু আপনি নিজে সেইখানে গেছেন সেইখানে আপনার যাওয়ার খবরটা ফাঁস যেহেতু হয়েছে এটা কিভাবে ফাঁস হইল মার্কিন রাষ্ট্রদূত তার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথাও উল্লেখ করেছেন উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন বলে জানান আব্দুল মোমেন সাহেব মার্কিন রাষ্ট্রদূত বলছে আমি যাব সেটা তো আমি কাউকে বলি নাই তাহলে ভাই এটা কেমনে ফাঁস হলো এটা তো একটা ঝামেলার বিষয় তিনি বলেন যে আপনি ওখানে গেছেন এই খবরটা কিভাবে প্রকাশ করলো আমরা তো জানি না এটা পররাষ্ট্রমন্ত্রী এবার রিপ্লাই দিছে তখন বলছে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো কিছু জানি আর আমাদেরকেও তো আপনারা এই তথ্য জানাননি এই তথ্য তাহলে লিক করলো কে ওইটার উত্তর আবার পিটার হাস দিতে পারে নাই তো আমরা এটাই বলেছি আপনি বরং বের করেন মানে মার্কিনীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি ওখানে যাচ্ছেন এটা কেমন করে প্রচার হলো আপনার লুকিত এটা করতে পারে তো মানে এর পরবর্তী সময় মার্কিন পররাষ্ট্র সরি রাষ্ট্রদূত পিটার হাস বিষয়টা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আর সম্ভবত মার্কিন রাষ্ট্রদূতকে নতুন করে আপনার প্রোটোকল দেওয়া হবে যেমনটা তথ্যমন্ত্রী হাসান সাহেব বলছেন যে এই ঘটনার পরেও বাংলাদেশ মার্কিনীদেরকে এখনও বন্ধু ভাবে আর রাষ্ট্রদূতের সাথেও আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা বরাবর বজায় থাকবে এমনকি নিরাপত্তা বিষয়ত যে বিষয়টা আছে সেটা সম্পর্কে সরকারের বিশেষ কনসার্ন থাকবে এখন সকল কিছু মিলাইয়া সকল কিছু মিলাইয়া আমেরিকার সাথে বাংলাদেশ বর্তমান সরকারের আওয়ামী লীগের একটা কোথাও না কোথাও একটু তো দূরত্ব তৈরি হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার মোটামুটি কড়া ভাষায় আমেরিকা এবং কানাডাকে কিন্তু তিনিও ধুয়ে দিচ্ছেন ধুয়ে দিচ্ছেন এই কারণে যে মানবাধিকারের কথা বলেন আপনাদের দেশেই বঙ্গবন্ধুর খুনিসহ অনেককে আপনারা আশ্রয় করছেন প্রশ্রয় দিচ্ছেন আর সেই সকল কিছু মিলেয়া আমাদের দেশে আপনারা মানবাধিকারের কথা যখন বলেন সেটা আপনারা নিজেরা একবার ভেবে দেখবেন তো দেখা যাক এখন এটা নিয়ে আসলে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় কোন ধরনের রিয়াকশন দেয় অবশ্যই বিষয়গুলো তারা মনিটরিং করছে অবজার্ভ করছে কিছু তো একটা রিপ্লাই আসবে সেটা যখন আসবে তখন হয়তো বলা যাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম